几多尺子？多少度？阿 nex。有人。 <laughs> <laughs> ओ भाई मारो मुझे मारो मारो नहीं, मुझे नहीं, मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो अरे वाओ <laughs> अरे আরে কি কইলু এই বাঞ্চোদে এটা কইলোটা কি ছাগল কি বলে জানি না প্লিজ দিদি দাও Oh, ভালো কথা বলেছে জ্ঞানের কথা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার নেক্সট কেন আধুনিক ছেলে তো ফাম দিস না ফাম দিস না <laughs> খুবই দারুণ ছিল মানে কি বলবো What